আজকে হচ্ছে আমরা একটা কয়েনবেস অ্যাকাউন্ট করব এবং একটা কয়েনবেস অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করা যায় ওই প্রসেসটা দেখব আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে খুব সহজে একটি কয়েনবেস অ্যাকাউন্ট করতে পারবেন প্লাস হচ্ছে ভেরিফাই করতে পারবেন প্লাস সাথে দশ ডলার বোনাস পাবেন তো আপনি যদি আমার এই লিঙ্কে ক্লিক করে হচ্ছে অ্যাকাউন্টটা করেন তাহলে এখানে আপনি যখনই হান্ড্রেড ডলার বাই সেল করবেন তখন আপনি দশ ডলার ফ্রি বিটকয়েন পাবেন আশা করি এই অফারটা কেউ মিস করবেন না সো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে জাস্ট আপনার ফার্স্ট নেম দিবেন অবশ্যই আপনার যে আইডি কার্ড ওই আইডি কার্ড অনুযায়ী দিবেন অথবা আপনার যদি না থাকে তাহলে আপনার ফ্যামিলির যে কারো আইডি কার্ড অনুযায়ী হচ্ছে দিবেন তো এখানে আমি এই ফর্মটা ফিল করে নিচ্ছি ওকে আপনি সিম্পল এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেমটা দিবেন তারপর হচ্ছে লাস্ট নেম তারপর আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই এখানে লক্ষ্য রাখবেন যখনই গ্রিন আসবে তখন হচ্ছে আপনার পাসওয়ার্ডটা একটা স্ট্রং একটা পাসওয়ার্ড হবে তারপর হচ্ছে এখানে জাস্ট টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে আপনি যে ইমেলটা দিয়েছেন ওই ইমেলে হচ্ছে একটা লিঙ্ক চলে যাবে আর ইমেলটা চেক করবেন চেক করার পর দেখবেন ঠিক এমন একটি ইমেল আপনার ইমেলে চলে আসছে তো এখানে জাস্ট হচ্ছে ইমেল ভেরিফাই অ্যাড্রেস এটাতে ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে ইমেলটা ভেরিফাই হওয়ার পর আপনার সামনে হচ্ছে আপনার ফোন নাম্বারটা চাইতে পারে তো এখানে হচ্ছে আপনার জিরো বাদে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর এখানে ওটু হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করা হয়ে যাবে আপনি যে কান্ট্রি থেকে হচ্ছে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন দেন হচ্ছে ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে নিচে লেখা আছে স্যান্ড কুট স্যান্ড কুটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার ফোনে কোড চলে আসবে অথবা একটা ফোন আসবে ফোনের মাধ্যমে হচ্ছে আপনি ফোনটা রিসিভ করবেন রিসিভ করার পর আপনার ফোনে হচ্ছে তারা কোডটা দিয়ে দিবে জাস্ট ওই কোডটা কালেক্ট করার পর এখানে দিয়ে দিবেন এখানে দেওয়ার পর আপনি নিচে সাবমিট বাটনে ক্লিক করে হচ্ছে আপনি সাবমিট করে দিবেন এখন আপনার অথরাইজ হয়ে গেল এবং অ্যাকাউন্ট করা কিন্তু হয়ে গেলো এখন আপনি কি করবেন এখন চাইলে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন কোনো সমস্যা নাই আমরা এখন দেখব কিভাবে আইডেন্টি ভেরিফাই করব আপনি আইডেন্টি ভেরিফাই ছাড়াও কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবেন কোনো সমস্যা হবে না এই করতে হলে অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ডাউনলোড করতে হবে সো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি জাস্ট ওপেন করলাম ওপেন করার পর আপনার যে অ্যাকাউন্টটা করার সময় যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই ইনফরমেশন দিয়ে আপনি অ্যাপসটাতে জাস্ট সাইন ইন করবেন সাইন ইন করার পর হচ্ছে আপনার হোম পেজটা চলে আসবে অলরাইট আমার অ্যাকাউন্টটা লগ করা হয়ে গেল তো আমি যদি প্লেতে ক্লিক করি পেতে ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি অসংখ্য ট্রানজ্যাকশন করেছি আঠাশ ডলার আঠারো ডলার দশ ডলার উইদাউট ভেরিফাই তো কোনো ভেরিফাই ছাড়াই কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুব ইজিলি ইউজ করতে পারবেন তারপরেও এখন দেখাবো কিভাবে আইডি ভেরিফাই করবেন তার জন্য আপনি কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার পেজটা চলে আসবে এখানে আপনার নাম এবং আপনার প্রোফাইল শু করবে আর নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল অ্যান্ড সেটিংস এটাতে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে তো এখানে লিমিট অ্যান্ড ফিচার নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এভাবে দেখাচ্ছেন কেন কারণ আমার ফোনে যদি স্ক্যান রেকর্ড করি তাহলে হচ্ছে কয়েন বেস থেকে মানে খুবই সিকিউর তারা হচ্ছে মানে ব্ল্যাক দেখায় সেজন্য আমি অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে হচ্ছে আমি দেখাচ্ছি এখানে এটা সমস্যা নাই আপনারা বুঝতে পারলেই হলো তো এখানে তিনটা অপশন আছে ড্রাইভিং লাইসেন্স তারপরে হচ্ছে আইডি কার্ড পাসপোর্ট আপনার যে কোনো এখান থেকে যে কোনো একটা সাবমিট করলেই হবে তো আমি হচ্ছে আইডি কার্ডে সাবমিট করব তো জাস্ট আইডি কার্ডে ক্লিক করে দিবেন এখানে আইডি কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ব্যাক ক্যামেরাটা অটোমেটিকলি হচ্ছে ওপেন হয়ে যাবে এবং আপনার আইডি কার্ডটা আপনার হাতে অথবা কোনো জায়গায় রেখে সুন্দর করে আপনার এই আইডি কার্ডের যে ফ্রেমটা আছে এই ফ্রেমের মাঝখানে এনে রেখে হচ্ছে আপনাকে একটা ছবি তুলতে হবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন স্পষ্ট যেন আইডি কার্ডটা বোঝা যায় আপনার ক্যামেরার রেজুলেশন যদি ভালো না থাকে তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না সো চেষ্টা করবেন ভালো একটা ফোন দিয়ে আইডি কার্ডটা ছবি তোলার যখন ফ্রন্টটা যখন হয়ে যাবে তখন আবার ব্যাক ব্যাগটা আপনারা ছবি তুলবেন ছবি তোলার পর হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনারা দেখবেন যে আপনাদের আইডি কার্ডটা ভেরিফাই হয়ে গেছে আপনারা <clears throat> খুব ইজিলি আপনার আইডি কার্ডটা ভেরিফিকেশন করে ফেলেছেন তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যদি অ্যাকাউন্টটা করেন লিঙ্কে ক্লিক করে আপনারা একশো ডলার ট্রানজ্যাকশনের পর হচ্ছে দশ ডলার বোনাস পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর কোনো কিছু সমস্যা হলে অবশ্যই ভিডিও কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না